আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রিল অফশপ চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক শুক্রবারে আমার অকশাপে টোটালি কাজ বন্ধ আজকে আমার দোকানের অবস্থান হচ্ছে সৌদি আরব দুমাতাল জেন্টাল রাদিফা আমি মূলত কাজ করি দুই ধরনের কাজ করি এক হচ্ছে গ্রিল অক্সাবের কাজ আর হচ্ছে তাই অ্যালমোনিয়াম বর্তমানে যে জায়গাটা দেখতেছেন ক্যামেরা বন্ধু এটা তাই অ্যালমোনিয়ামের কাজ করি তাই মোটামুটিভাবে হয় মোটামুটি প্রফিট ভালোই হয় খারাপ হয় না বিগত এই রানিং মাসে একটু লসে আছে রানিং মাসে প্রচণ্ড ঠান্ডার কারণে কাজ কাম টোটালি ড্যাম যাচ্ছে ঠান্ডার কারণে কাজ কাম করতে পারি নাই আর শুক্রবারে আজকে আমার যারা আছে রুমের রুমমেন্ট যারা আছে গাড়িটা দইব দেওয়া ফলে করব গাড়িটা দোয়া প্রতি শুক্রবার শুক্রবারে গাড়িটা দই তাই এখন গড়ি বাজে এগারোটা তাই সাড়ে এগারোটা বাজে নামাজে যাব নামাজ দিয়ে আয়সা খাওয়াটা করে ঘোরাঘুরিতে যাব শুক্রবারে মূলত সবাই ছুটি আমার চ্যানেলটা নতুন যদি আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন রাখবেন কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বিষয়টা হচ্ছে এরকম আমার একটা আইডি ছিল ওই আইডিটা ভেরিফাই করতে পারি নাই ওই আইডিটাতে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টার কাছাকাছি কিন্তু ভেরিফাই হবে না মনে হয় আইডিটা দু হাজার তেইশ সালের যে সিস্টেম সিস্টেম অনুযায়ী ভেরিফাই হবে না মনে হয় তো বিভিন্ন ক্যাটাগরি ভিডিও ছাড়তাম তো এই চ্যানেলটাতে মূলত টোটালে যে অ্যালমোনিয়ামের কাজ এবং গ্রিল অপশাপের কাজের ভিডিওস আপডেট করা হইব তো আপনারা দেখতে পারবেন এই ক্যাটাগরি ভিডিওগুলো যদি পাইতে চান যে গ্রিল অপশাপের কাজের বিভিন্ন ক্যাটাগরির যদি ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যদি আমার ভিডিওটা দেশের কোনো বাইরা দেখেন প্লিজ এই জিনিসটা খেয়াল করবেন প্রবাসে যতটা সুখী মনে করে মানুষ যে আমরা প্রবাসে সুখে আছি ততটা সুখে নাই দেশে যদি একটা ব্যবসা বাণিজ্য বা কোনো একটা কিছু কইরা সেটেল হওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বেটার আমি যেটা মনে করি আমরা তো প্রবাসে আইসি এমনভাবে ফাইসা গেছি না পারি দেশে যাইতে না পারি দেশে থাকতে ব্যবসা বাণিজ্য বলে না সব দিক দিয়ে মিলাইয়া দেখলাম যে আমরা এতটা সুখে নাই আমরা এখন গলায় কাটা বাজলে যেরকম তেরকম হয়ে গেছি না পারি দেশে যাইতে না পারি এই দেশে থাকতে কোথাও বলতে ওটা ক্ষমা করে দেবেন